হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই ক্রিপ্টো বাংলার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই টপিক্সটা মোটামুটি আমার চ্যানেলে আপনারা যে ধরনের ভিডিও দেখে থাকেন সেই ধরনের ভিডিও তবে আপনারা ইতিমধ্যে পরিচিত আছেন পাই নেটওয়ার্কের সাথে পাই নেটওয়ার্ক একটা মাইনিং অ্যাপস পাই যারা মাইনিং করছেন অনেকেই মাইনিং করছেন এবং সেটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমি সেই ধরনের আরেকটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটাও মোটামুটি মার্কেটে পরিচিত হয়তো যারা ভিডিও দেখছেন অনেকে এটা সম্পর্কে জানেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত এই বিষয়ের উপরে ভিডিও পাওয়া যাবে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বি নেটওয়ার্ক আপনারা হয়তো অনেকেই বি নেটওয়ার্কের সাথে পরিচিত অনেকে মাইনিং করছেন আর যারা করছেন না তাদের জন্য বলছি আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে একটু ঘাটবেন সেখানে আমি বি নেটওয়ার্কের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা হচ্ছে বি নেটওয়ার্কে যুক্ত হয়ে নেবেন এবং বি নেটওয়ার্ক অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যাবে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের একটা কোড ইনভাইটেশন কোড দরকার হবে যে কোনো মাইনিং নেটওয়ার্কে যুক্ত হতে গেলে একটা কোড দরকার হয় আপনারা আমার সার্কেলে যুক্ত হয়ে যাবেন তার জন্য আমার ইনভাইটেশন কোডটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও রেগুলার পেতে বিশেষ করে বি নেটওয়ার্কের আপডেট সংক্রান্ত ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিন আমি এখন থেকে নিয়মিতভাবে বি নেটওয়ার্কের আপডেটগুলো আপনাদের সাথে মার্কেটের যে বিষয়গুলো মার্কেটের যে বিষয়গুলো চলে বি নেটওয়ার্ক সম্পর্কে এবং বি নেটওয়ার্কের নিজস্ব সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট বিভিন্ন মাধ্যম ঘেটে যে আপডেট আমি জোগাড় করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি বি নেটওয়ার্কের যেহেতু আমার প্রথম ভিডিও বি নেটওয়ার্ক সম্পর্কে সেহেতু আমি বি নেটওয়ার্ক সম্পর্কে একটু আলোচনা করব বি নেটওয়ার্ক হচ্ছে বিটকয়েনের মতো একটা মাইনিং অ্যাপস এটাতে আপনারা বিটকয়েন সরি বিটকয়েন না পাই নেটওয়ার্কের মতো একটা মাইনিং অ্যাপ সেটাতে আপনারা পায়ের মতো প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা একবার এখানে দেখতে পাচ্ছেন একটা নীল একটা আইকন আছে এখানে একটা মৌমাছি অর্থাৎ বি যেটাকে ইংরেজিতে বলে সেটা উঠছে এটা সবুজ আছে এটা যখন আমার দেখতে পাচ্ছেন এখানে এই যে সার্কেলটা এই এই সার্কেলটাতে এই যে সার্কেলটা নীল হয়ে আছে সার্কেলটা বেশ খানিকটা কাভার করে ফেলেছে চব্বিশ ঘন্টায় একবার আপনার এই সার্কেলটা সাদা হয়ে যাবে তখন এই বিয়ের সাইনটাতে ক্লিক করলে আপনাদের মাইনিং স্টার্ট হয়ে যাবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা পরে আবার আপনারা মাইনিং স্টার্ট করার সুযোগ পাবেন এবং সেক্ষেত্রে সেখান থেকে আপনাদেরকে কিছু কয়েন দেওয়া হবে কয়েন জেনারেট হতে থাকবে তো পাই নেটওয়ার্কের পরে যে মাইনিং অ্যাপসটা নিয়ে মার্কেটে বেশি ট্রেন্ডিং হচ্ছে কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে বি নেটওয়ার্ক তো বি নেটওয়ার্কে আপনারা আজকে যারা যুক্ত হবেন অথবা যারা আগে থেকে যুক্ত আছেন আপনারা বি নেটওয়ার্কে আজকে একটা নতুন আপডেট এসেছে এসছে সেটা আপডেটটা দিয়ে নেবেন আর যারা নতুন আজকে যুক্ত হবেন তারা তো অটোমেটিক্যালি আপডেট ভার্সনটাই পাবেন আপডেট দেওয়ার পর আপনারা দেখতে পাবেন বি নেটওয়ার্কে আজকে বি নেটওয়ার্ক আমাদের অনেক দিন আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যেটা হচ্ছে আমি এখানে যদি একটু আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে update Bee network new version একটা নতুন ভার্সন তারা নিয়ে আসতে চেয়েছিল এবং সেই ভার্সনের সাথে এখানে লেখা আছে Bee network wallet is coming soon মানে ওয়ালেট নিয়ে আসতে চেয়েছিল আজকে সেই নতুন ভার্সনটা চলে এসেছে এবং নতুন ভার্সনের সাথে তাদের প্রতিশ্রুতি মতো ওয়ালেটটা চলে এসেছে তো আমি একটু প্রথমে ওয়ালেটটা দেখাবো মাইনিংয়ের ব্যাপারটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর বি নেটওয়ার্কে যারা নতুন যুক্ত হবেন তাদের জন্য একটু শর্টে বলে নেই সেটা হচ্ছে আপনারা জাস্ট প্লে স্টোর থেকে বি অ্যাপস অ্যাপসটা ডাউনলোড করবেন আমি একটু দেখিয়ে দিই আমার এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে বি অ্যাপসটা এই যে এটা এটা বি অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে ওপেন করবেন এবং সেখানে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ আপনার নাম চাইবে তারপরে ইউজার নেম চাইবে ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন তারপরে পাসওয়ার্ড চাইবে এবং ইনভাইটেশন কোড চাইবে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন এবং ইনভাইটেশন কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন ওই ইনভাইটেশন কোডটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা এই নীল বাটনটার মতো সবুজ বাটনটার মতো একটা মাইনিং স্টার্ট বাটন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করলে আপনাদের মাইনিং স্টার্ট হয়ে যাবে তারপরে হচ্ছে একটু নিচের দিকে দেখবেন বি অলরেডি অনেকটা জার্নি পার করে এসেছে তাদের প্রায় একশো মিলিয়ন ইউজার জুড়ে গেছে তাদের সাথে এবং তাদের রেট অলরেডি এখানে দেখুন third fifty percent rate cut মানে তো তিনবারে তারা রেট কাট করেছে প্রথম ছিল প্রতি ঘন্টায় দিচ্ছিল ওয়ান পয়েন্ট সিক্স বি তারপরে দিচ্ছিল জিরো পয়েন্ট এইট বি তারপরে দিচ্ছিল জিরো পয়েন্ট ফোর বি আর এখন দিচ্ছে জিরো পয়েন্ট টু বি এই জায়গাটাতে এখন বর্তমানে যে অবস্থা আছে সেটা হচ্ছে zero point two Bee per hour তারা দিচ্ছে এবং এখানে আমি ওয়ালেটের বিষয়ে যেটা বলতেছিলাম সেটা দেখতে গেলে আপনাদেরকে যে ডান পাশের নিচে এই প্রোফাইল বাটনটাতে ক্লিক করতে হবে এবং প্রোফাইল বাটনটাতে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম কয়েকটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে সেখানে দেখতে পাবেন এই যে ওয়ালেট অপশনটা রয়েছে এই ওয়ালেট অপশনটা প্রত্যেকে যারা আপডেট করেছেন প্রত্যেকের বিনেটওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে ওয়ালেট অপশনটাতে যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে লোডিং নিতে একটু সময় হয়তো লাগবে আমাদের আমার এখানে নেট স্পিড একটু স্লো স্লো আছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে সেটাতে আপনারা আপনাদের অ্যাসেটগুলো যুক্ত করে নিতে পারবেন যেমন বিভিন্ন ওয়ালেটে আপনারা দেখেছেন বিভিন্ন অ্যাসেট থাকে ইথেরিয়াম বিটকয়েন ইউএসডি ইউএসডিটি এখানে আপনাদের প্রথমে ব্লাঙ্ক দেখা যাবে সেটাকে সেটাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে অ্যাসেটটা যে টোকেনটা যে কয়েনটা আপনারা যুক্ত করতেছেন সেটা যুক্ত করে নেবেন যুক্ত করতে এখানে লেখা আছে ইম্পোর্ট টোকেন্স ইম্পোর্ট টোকেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে এই অপশনটাতে ক্লিক করবেন দেখবেন এখানে তারা কয়েকটা টোকেন এবং ইয়ে যোগ করে দিয়েছে কয়েন যোগ করে দিয়েছে এর যে কোনো একটার উপরে আপনারা ক্লিক করবেন সাপোজ আমি এখানে ইউএসডিটিটা যোগ করে নিব ইউএসডিটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে কনফার্ম বাটন কনফার্মে ক্লিক ক্লিক করে দিলাম আমার ইউএসডিটি যুক্ত হয়ে গেছে এখানে এখন আপনি যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যাড্রেস নিয়ে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যে কোনো ইয়ারসি টোয়েন্টি অ্যাড্রেস থেকে আপনার এখানে যে কোনো টোকেন অ্যাড করতে পারবেন এর পরবর্তীতে বি নেটওয়ার্কের যে আমরা যে বিটা মাইনিং করছি সেটা নিঃসন্দেহে প্রথমে এই ওয়ালেটে লিস্টেড হবে যেমন আপনারা দেখেছেন ইগল নেটওয়ার্কের টোকেনটা তাদের ক্রিপ্টো কারা ওয়ালেটে ইতিমধ্যে ইএএন e নামে যুক্ত হয়ে গেছে সেই রকম বি নেটওয়ার্কের যে বিটা আমরা পাচ্ছি এই বিটাকে আপনারা এখানে প্রথমে উইথড্র দিতে পারবেন তো অবশ্যই মিস করবেন না কেউ এই নতুন ভার্সনটা আপডেট করবেন এবং সাথে সাথে ওয়ালেটটা চেক করবেন এবং কিছু অ্যাসেট কিছু কয়েন টোকেন এখানে যুক্ত করে রাখবেন এরপরে চলে যাচ্ছি বি নেটওয়ার্কের আরও কিছু আপডেট দেখার জন্য সেটা হচ্ছে বি নেটওয়ার্ক খুব ভালো কাজ করছে বিশ্বব্যাপী পাই নেটওয়ার্কের মতোই তাদের কোর টিম পেছনে যারা কাজ করছে বি নেটওয়ার্কের তারা খুব মানে ভালোভাবে এগিয়ে যাচ্ছে তারা চাচ্ছে আসলে তাদের কাজ দেখে মনে হচ্ছে তারা আসলেই চাচ্ছে বি নেটওয়ার্কটাকে মার্কেটে নিয়ে আসতে এবং কিছু ভালো কিছু একটা দেখাতে তারই ফলস্বরূপ বি নেটওয়ার্ক আজকে আফ্রিকার একটা চ্যারিটি প্রজেক্টে পার্টিসিপেট পার্টিসিপেট করেছে এখানে লিখে দিয়েছে Bee network participates in Africa charity project হ্যাঁ মানে সেবাদানকারী প্রতিষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে প্রজেক্টে অংশগ্রহণ করেছে যেন তারা বেশি বেশি ফোকাসড হয় বি নেটওয়ার্ক বেশি মানুষের কাছে পৌঁছায় আসলে মাইনিং অ্যাপসগুলোর মেইন থিমই থাকে বেশি বেশি ইউজার অ্যারেঞ্জ করা যত বেশি ইউজার হবে যত বেশি মাইনার হবে তত বেশি তাদের মার্কেটে আসার এবং তাদের কয়েন বা টোকেনটাকে মানে প্রাইস আপ করার জন্যে এবং মার্কেটে ট্রেড করার জন্যে মূলত যে কোনো কারেন্সির ক্রিপ্টোকারেন্সিরই টার্গেট হচ্ছে ট্রেড যদি সেটা ট্রেড হয় তাহলে সেটার প্রফিট আছে যদি সেটা ট্রেড না হয় তাহলে সেটার কোনো প্রফিট নেই তো এইরকম কাজ তারা অনেকেই করছে যার ফলে হচ্ছে তাদেরকে মোটামুটি ধরে নেওয়া যায় তারা হয়তো মার্কেটে আসবে আমি দীর্ঘদিন ধরে বি মাইনিং করছি আপনারা মাইনিং শুরু করে দিন আজকে থেকে যারা করছেন না কারণ দুই সালে আপনারা জানেন যখন বিটকয়েন লঞ্চ হয়েছিল তখন প্রত্যেক দিন মোরলেস ফাইভ বিটকয়েন পাওয়া যাচ্ছিল কিন্তু তখন অনেকে এটাকে ফেক ভেবে ব্যবহার করেনি তাই আমাদের উচিত আমাদের সামনে যে ধরনের যে যাই মাইনিং আসুক না কেন মোবাইল মাইনিং আসুক না কেন মানে যেহেতু আমরা আমার ইউজাররা সরি আমার ভিউয়াররা সবাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ইউজার আমি এই জন্য মোবাইল ইউজারদের কথাটাই মেনলি বলছি আপনারা মাইনিং করতে থাকবেন এর মধ্যে অনেক প্রজেক্ট স্ক্যাম হবে অনেক প্রজেক্ট ভ্যানিশ হয়ে যাবে এবং তার মধ্যে দুই একটা অবশ্যই রিয়েল হবে হ্যাঁ তবে একটু দেখে নিতে হবে যে যে প্রজেক্টের উপরে আমি কাজ করছি যে প্রজেক্টের সাথে আমি মাইনিং করছি সেটা মার্কেটে কতটা কাজ করছে মার্কেটে কতটা তাদের নিজেদের নিজেরা নিজেদের প্রচার করার জন্য চেষ্টা করছে যেটা বেশি একটু প্রচার করার জন্য চেষ্টা চেষ্টা করবে যেটার পেছনে যারা আছে তারা একটু বেশি মানে ডেডিকেটেড হবে এই বিষয়টার উপরে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চেষ্টা করব তো বি নেটওয়ার্ক এইরকম একটা প্রজেক্ট যেটা অনেক ভালো কাজ করছে আমরা যদি আরও একটু দেখি তাদের টুইটার হ্যান্ডেলটা ঘুরে তাহলে আরও ভালো বুঝতে পারবো আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই বি নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেলে কিছু নতুন আপডেটস সেখানে এসেছে এবং কন্টিনিউয়াসলি আসছে সেটা একটু দেখানোর জন্যে তো আমরা চলে এসেছি বি নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেলে এটা বি নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেল এখানে আপনারা ফলো করে দিয়ে রাখতে পারেন এই টুইটার হ্যান্ডেলের লিঙ্ক আপনারা বি নেটওয়ার্ক অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন আপনার প্রোফাইলে ক্লিক ক্লিক করার পরে প্রোফাইল অপশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন বি নেটওয়ার্কের সমস্ত সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে এবং সেখানে তার মধ্যে টুইটার হ্যান্ডেলটা দেওয়া আছে সেখানে ক্লিক করে এসে আপনারা এখানে ফলো করে রাখতে পারেন আমি ফলো করে দিলাম এবং এখানে দেখুন নতুন যে আপডেটগুলো এসেছে ছয় দিন আগে একটা আপডেট তারা দিয়েছে Bee network one point six point four version is here update and check new future এটা আমি যেটা আপডেটের কথা আপনাদের একটু আগে বললাম এই এই টুইটটা হচ্ছে সেই বিষয়ে একটু নিচের দিকে যদি যাই সাত ঘন্টা আগে এখানে দেখুন সাত ঘন্টা আগে তারা একটা টুইট এখানে করেছে we are glad to announce that we have reached global partnership with CHESS in সেলুস তারা একটা গ্লোবাল পার্টনারশিপ করেছে একটা অর্গানাইজেশনের সাথে সেটা দেখিয়েছে এটা প্রমাণ করে যে তারা কতটা ডেডিকেটেড এই প্রজেক্টের জন্য এবং তারা প্রজেক্টটা নিয়ে এগিয়ে যেতে চায় প্রজেক্টটাকে প্রচার করছে এবং নাইজেরিয়াতে তারা Nigerian ambassador our Nigerian ambassador who is helping promoted this campaign with his full support নাইজেরিয়াতে তাদের অ্যাম্বাসেডর রয়েছে এবং এই ক্যাম্পেইনগুলো তারা সাপোর্ট করছে এটা এসেছে বি নেটওয়ার্ক অফিসিয়াল থেকে বি নেটওয়ার্কেরই পেজ থেকে এবং আরও অনেক টুইট এখানে রয়েছে বি নেটওয়ার্ক আর্ট গ্যালারি নিয়ে টুইট আছে এবং টুইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি সময় আগের না হ্যাঁ টুইটগুলো মোটামুটি রিসেন্ট করা তারা প্রায়ই তাদের টুইটার হ্যান্ডেলে আপডেট দেওয়ার চেষ্টা করে সেরকম আপডেট এখানে পাওয়া যায় আমি এখন থেকে চেষ্টা করব বি নেটওয়ার্ক নিয়ে যেসব আপডেট আসবে সেই সব আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও একটা ব্যাপার যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বি নেটওয়ার্কের কেওএসি বিষয়ে তো একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা শুনবেন মি নেটওয়ার্কের কেওয়াইসিটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট এবং মজাদার তথ্য আছে সেটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বি নেটওয়ার্কের যে কেওয়াইসি বিষয়ে একটা মেসেজ এটা হচ্ছে আপনার নভেম্বর তিরিশ তারিখে তারা দিয়েছিল যে তারা পার্ট বাই পার্ট হচ্ছে আপনাদের কেওয়াইসি কেওয়াইসি করাচ্ছে সেখানে সেকেন্ড রাউন্ড কেওয়াইসি কবে আসবে এরকম একটা নোটিশ তারা দিয়েছিল তবে এখানে একটা কথা আপনাদের বলে রাখা জরুরি এখানে যারা কেওয়াইসি করেছে তারা অবশ্য সবাই পাসপোর্ট দিয়ে করেছে এবং এর পরবর্তীতেও যারা করবে তারা পাসপোর্ট দিয়েই করবে বি নেটওয়ার্কের কেওয়াইসি এখন ইতিমধ্যে চলছে তবে সেটা হয়তো মানে সুযোগ পাওয়া খুব কঠিন হয়ে যাবে কারণ অল্প সংখ্যক কিছু ইউজারের জন্য তারা কেওয়াইসি সুযোগ দিচ্ছে সেইটা মনে করুন আপনার দেশে সেই পরিমাণ সংখ্যা পূরণ হয়ে গেলে আপনি যেখান থেকে দেখে থাকুন যে দেশ থেকে দেখে থাকুন পূরণ হয়ে গেলে কেওয়াইসিটা বন্ধ করে দেবে এবং পরবর্তী কোনো একটা রাউন্ডে আবার সুযোগ দেবে তবে এখানে এখন মেইনলি পাসপোর্ট দিয়ে কেওয়াইসি করা যাচ্ছে এবং অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করা যাবে তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং আজকে যদি আপনারা আপনাদের প্রোফাইল অপশনে যান এখানে দেখতে পাবেন যে একটু নিচের দিকে যে আইসি ভেরিফিকেশন অপশনটা রয়েছে এটাতে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখুন oops the IC verification is too crowded at present please try again later মানে কেওয়াইসিটা এখন চলছে কিন্তু এত সেখানে এত জ্যাম আছে এত মানুষ একসাথে চেষ্টা করছে যে এটা ডাউন ডাউন রয়েছে তো এখানে আপনারা খুঁজতে থাকুন চেষ্টা করতে থাকুন এবং সেই সাথে যদি আপনার পাসপোর্ট থাকে আপনি অবশ্যই নিঃসন্দেহে বি নেটওয়ার্কের এসি কমপ্লিট করতে পারবেন এবং যদি পাসপোর্ট না থাকে তাহলে তারা যদি এই মুহূর্তে আমি জানি না ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করার পারমিশন তারা দিয়েছে কিনা যেহেতু আমি ঢুকতে পারছি না তো আমি পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আপনারা চেষ্টা করতে থাকুন সেখানে যদি আপনারা ন্যাশনাল আইডি কার্ডের অপশন পান তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফি কেওয়াইসি ভেরিফাই করে নেবেন এবং আশা করছি তারপর পর আপনার আপনাদের যে বিএসএডটা আছে সেটা উইথড্র করতে পারবেন তো এই ছিল আজকের মতো বি নেটওয়ার্কের আপডেট পরবর্তী আপডেটের আপডেট নিয়ে আবার হয়তো চলে আসবো কোনো এক সময় সেই পর্যন্ত আমার সাথে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওতে লাইক কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে প্রেস করে সাথে থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে